La la la la la la la la la la la la la La la la la la la la la la la la la la রমজান সুরমা আতর দোকানে হয় ভিড় বিলাসবহুল নৈশভোজে সকলে অস্থির রমজান এলে সুরমা আতর দোকানে হয় ভিড় বিলাসবহুল নৈশভোজে সকলে অস্থির আল্লাহ তালার কাছে কভু এসব নাহি যায় তাকোয়ারি মাফ কাটিতে সবাই ক্ষমা পায় আল্লাহ তালার কাছে কভু এসব নাহি যায় তাকোয়ারি মাফ কাটিতে সবাই ক্ষমা পায় ইফ পথে পড়ে রয় চাকাতে শাড়ি লুঙ্গি নামে ভণ্ডদনে স্বল্প দামে কালো টাকা সাদা করার খোঁজে সে উপায় হায় হায় হায় হায় আল্লাহ তালার কাছে কভু এসব নাহি যায় তাকো তাকোয়ারি মাফ কাটিতে সবাই ক্ষমা পায় আল্লাহ তালার কাছে কভু এসব নাহি যায় তাকোয়ারি মাফ কাটিতে সবাই ক্ষমা পায় রান্না করে রান্না করে মা বোনেরা ভেবে করেন পার কি হবে কাল সিহিরিতে আজ কি হবে ইফতার রান্না করে মা বোনেরা ভেবে করেন পার কি হবে কাল সিহিরিতে আজ কি হবে ইফতার বাক্সে ভরে তাকের তীরে কোরআন রাখা রুমাল ঘিরে খানি খুলে দেখার সময় তো নেই হায় হায় হায় হায় হায় আল্লাহ তালার কাছে কভু এসব নাহি যায় তাকোয়ারি মাফ কাটিতে সবাই ক্ষমা পায় আল্লাহ তালার কাছে কভু এসব নাহি যায় তাকোয়ারি মাফ কাটিতে সবাই ক্ষমা পায় রমজানে সাজানো রমজান এলে গান কবিতায় প্রেম বাঁধানো হয় রং বেরঙের অনুষ্ঠানে চোখ ধাঁধানো রয় সত্যিকারের রোজাদারে আল্লাহ ভীরু ইমানদারে সে তোকে দে সঙ্গোপনে নাজাতে পেতে চায় নাজাতে পেতে চায় আল্লাহ তালার কাছে শুধু এই ফরিয়াদি চায় হলে তবে সেই তো ক্ষমা পায় আল্লাহ তালার কাছে শুধু এই ফরিয়াদি চায় আবার হলে তবে সেই তো ক্ষমা পায়